এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘন তমসায় সে কথা শুনিবে না কেহ নিভৃত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখে আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাই সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলরা কি বলি আখি দিয়ে আখির সুধা পেয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব আধারে মিশে গেছে আর বলিতে বেথিবে না নিজ কান চমকি উঠিবে না নিজ প্রাণ সে কথা আখিনি রে মিশিয়া যাবে ধীরে বাদল বায়ে তার অবসান সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারে যদি মনোভাব শ্রাবণ বরিশনে একদা গৃহ কোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কিবা আছে তো তারপরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা কোনখানে পাব নাশ জগৎ চলে যাবে বারো মাস ব্যাকুল বেগে আজি বিজুলি থেকে থেকে চমকায় যে কথায় জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমন ঘন ঘোর বরিশা এমন দিনে তারে বলা